সকাল সকাল তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টি ভেজা কুয়াশা ভরা সকালে চার বন্ধু মিলে আমাদের যাত্রা শুরু ময়নগরীর নতুন বাজার থেকে আজকের যাত্রা শুরু হয়েছে আমাদের সেই ভালোবাসার জঙ্গল লাটাগুড়ি কুয়াশা ভরা আর টিপ টিপ বৃষ্টির ফাঁকে আমরা বেরিয়ে পড়লাম লাটাগুড়ির উদ্দেশ্যে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে এটা হলো ময়নাগুড়ি পুরাতন বাজার এবার ময়নাগুড়ি সিনেমা হল পার করে আমরা লাটাগুড়ির পথে লাটাগুড়ির পথে যাত্রা শুরুতেই প্রথম সুন্দর এই প্রকৃতির দৃশ্য সত্যি প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা ঘরে বসে থেকে কোনো দিন জানা যায় না সুন্দর প্রকৃতির এই রূপ দেখতে দেখতে কখন যেন চলে এসেছি আমাদের ভালোবাসার জঙ্গল লাটাগুড়িতে লাটাগুড়িতে এসে দেখি এদিকে রোদ উঠেছে প্রকৃতির মায়া বোঝা খুব কঠিন ভিডিওটি শেষ করার সময় একটু জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য একটু দেখে নিলাম ভালো করে